সুপ্রিয় বাসী বিনোদন কুমিল্লাকে হারিয়ে বরিশাল চলে গেল পয়েন্ট টেবিলের প্রথম স্থানে বলিস কি যে এত আনন্দ লাগে কি এত আনন্দ কেন লাগে কেন <laughs> যাই হোক আচ্ছা সাকিব বাতিজা তুমি কি আর কখনো ভালো হবা না কেন কাকু আমি আবার কি করলাম এই যে তুমি বারবার যে প্রত্যেকটা ম্যাচের ভিতরে ফিফটি করতাছ ম্যান অফ দ্য ম্যাচ হইতাছ এই বিপিএল সব থেকে সর্বোচ্চ উইকেট নিয়ে প্রথম স্থানে আসো তার মধ্যে কয়েকটা ম্যাচ খেললে তুমি রানের সংগ্রহ হতে প্রথম স্থানে চলে যাবা তারপরে <clears throat> এ কাকু এ একটু পানি খেয়ে নেন পানি খেয়ে নেন কাকু কই গেলেন ও আমি যেটা বলতাছিলাম বলেন পানিটা খুব টেস্ট ছিল দৌড় কাকু ইয়ে মানে সাকিব ভাই বলছিলাম কি আদিম যুগের আটানা চকলেট কই পাওয়া যায় হ্যাঁ? কেন রে তুই কি করবি না মানে সামনে তো ভালোবাসা দিবস তাই গার্লফ্রেন্ড রে আটানা দামের চকলেট কিনা দিমো আয় তোর আমি দিতাছি আচ্ছা আমি আসতাছি আরে আমার অন্ধকারে নিয়ে আসলেন কেন রেডি ওয়ান টু থ্রি মার শালারে ধরে মার এই যুগে থেকে আটানা দামের চকলেট চাই আরে ভাই আরে ভাই আরে ছেড়ে দেন আমার অনেক হয়েছে মাপ করে দেন আমার লাগবে না লাগবে না শোনা গো আমার তো কুমিল্লাবাসী কি অবস্থা তোমা গো তোমরা তো খেলার আগে অনেক পক পক করতেছিলা আমাদেরকে হারাইয়া তোমরা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাইবা আরে দর্মিয়া আপনাদেরকে এই ম্যাচ ছাড় দিছি কারণ প্রথম ম্যাচে আমরা জিতেছি তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা ম্যাচ আমরা তাদেরকে ছাড় দেই তা না হলে কান্না করতে পারে সেটাই আরে দূর বেটা আমরা খেললা দিচ্ছি ঠিক আছে খেললা দিচ্ছেন তো কি হয়েছে আপনি তো আট বলে দশ রান নিছেন তুমি কোন ঘোড়ার ডিমটা খেলছো তুমি তো সতেরো বল পিটাইয়া উনিশ রান নিছ না মানে ইয়ে মানে <laughs> ইয়ে সাকিব ভাই করছিলাম কি এই লিটন দাস আপনার বলে ছয় মারতে গেছিল আমি তো বল দইরা ইস্টে মুড়াই দিলাম আরে বেটা আমার বলটাই এইরকম আমি বল করলে কেউ লুপ সামলাইতে পারে না মনে করে যে ছয় হইব কিন্তু সেটা ভাবে না যে আমার ওভারে প্যাকেট হইব ঠিক হ হ সাকিব বাতি যায় ঠিক কথা বলছে কারণ সাকিবের বলে কেউ যদি ঝরে বকে একটা ছয় মেরে দেয় সেই ওভারে সাকিব একটা উইকেট নিবেই নিবে এইটা আমরা জানতাম আমিও <laughs> যাই হোক কুমিল্লার পোলাপানরা বলতাছিল যে আমাদেরকে হারাইয়া তারা শীর্ষ স্থান দখল করে রাখবে কইরে তোরা গেলি কই ওটা তো <clears throat> ব্যক্তিগত ওটা করার দরকার নাই আরে ব্রাভো ভাইয়া নাকি আমি তো কিছুই বুঝলাম না পুরা বিপিএল জুড়ে দেখলাম পুষ্পা ড্যান্স আজকে দেখলাম কেরাবেরা ড্যান্স ঘটনা কি বল আরে বেটা আমি আর রশিদ খানে ট্রুট বাসে ডেয়ার খেলতাছিলাম এখন আমি ডেয়ার পাইছি এখন আমার ডেয়ার দিছে রশিদ খানে এই বিপিএল এ ম্যাচের মধ্যেই ক্যারাবেরা ডান্স দিতে হবে তাই আর কি ডেয়ারটা পালন করছি আচ্ছা তাইলে ভাই শান্ত যে ক্যারাবেরা ডান্স দিল তার ঘটনাটা কি ইয়ে মানে আমি বলি ঘটনা হইলো আমি ও রশিদ খানের সাথে ট্রুট বাসে ডেয়ার খেলতাছিলাম ওরে শালা এখন ডেয়ার হিসাবে আমার রশিদ খানে বলছে ক্যারাবেরা ডান্স দিতে তাই আমি মাঠের মধ্যে দিছিলাম ইয়ে বা ইয়ে সবাই আমারে ফাঁসাই দিতেছেন কেন আমি কখন বললাম ওই বাটা ওই তুই তো ওই দিনকে ভিডিও কলে বললি আমি কি সত্যিই বলছি আমারই তো মনে নাই আমরা জানতাম তোর মনে থাকবো না তাই আর কি সেই ভিডিও কলটা রেকর্ড করে রাখছি কোন ভিডিও কল ভাই কোন ভিডিও কল আর ওই আমাদের ভিডিও কলের ভিতরে ক্যারাবেরা ড্যান্স দিয়া দেখাইছিল এইভাবে বিপিএল এ ড্যান্স করতে হবে ভিডিও করেছিলাম দেখবো আমি দেখবো জলে আগুন হ্যাঁ? নো নো দেখলি দেখলি দেখলি ঘটনা হ্যাঁ দেখলাম ইয়ে মানে আসলে তো আমি ওইটা আরে বাতি যারা তোমরা যে ড্যান্স দিছ পরের বারে পুষ্পা টুতে তোমরা চান্স পাই ভাই হ্যাঁ? যাই হোক ইয়ে মানে বুঝলাম না কাকু লিটন দাস ঝরে বকে একটা হাফ সেঞ্চুরি করছে তারে ডাইরেক্ট পাঠাইয়া দিলেন টি টোয়েন্টি স্কোয়াডে ঘটনা কি কিতাব অলস্রে রশিদ খান সেটাই তো শুনলাম এটা কোনো কথা হইলো পুরা বিশ্বকাপে ডাব্বা মারছে তারে আবার টি টোয়েন্টিতে দিয়ে দিচ্ছে ঘটনা কি ইয়ে সাকিব ভাই সত্যি নাকি আরে বাতি যা আমার কাছ থেকে শোনো আমি আছি যতদিন সব লড় থাকবো টি টোয়েন্টি স্কোয়াডে ততদিন দেখছেন ঘটনা জি দেখেছি সামান্য অবাক হয়েছি হ্যাঁ, এদিক দা ইমরুল কাইস ওয়ানডে দলে জায়গা পাইতাছে না আর লর্ড গনিয়া টি টোয়েন্টি স্কোয়াড বানাইতাছেন বাহ ঠিক বলেছো এক এক করছিলাম কি আমার তো নেন না আরে বাতিজা সাব্বির রহমান যেই পারফরমেন্স দিতাছে এই পারফরমেন্সে তাকে তো টেস্ট দলে নেওয়া হবে না কি বলেন সাব্বির রহমান তো ভালোই খেলতাছে এই বিপিএল এ এত কিছু বুঝি না বাতিজা তোমার প্রত্যেক ম্যাচে দুইশো করে রান চাই তাইলে তুমি জাতীয় দলে চান্স পাইবা হ্যাঁ ভাই তো বাসী বিনোদন আজকের মতো এখানেই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন তো আজকের মতো এখানেই বাই বাই তোর কানের ঝুমকো আমার ঝুমকো পাগল করিছে